আমাদের এই রহস্যময় দুনিয়ায় এমন কিছু রহস্যময় জায়গা আছে বিজ্ঞান যেখানে থমকে রয়েছে ওইসব স্থানে এমন কিছু অলৌকিক বৈশিষ্ট্য চোখে পড়ে বিজ্ঞানের কোনো সূত্র দিয়েই যার ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়নি ওই সব জায়গাগুলো থেকে মানুষকে নিরাপদ দূরত্বে থাকতেই পরামর্শ দেওয়া হয় আসুন চোখ রাখি বিশ্বের সবচেয়ে রহস্যময় পাঁচটি জায়গায় সো যারা এখন ভিডিওটি দেখছেন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিও শেষে এমন একটি রহস্যময় স্থান রয়েছে যাকে আমরা সবাই চিনি এবং এই নামটি শোনার পর আপনি বলতে বাধ্য হবেন যে এটিও এরকম কিনা সো চলুন ভিডিওতে যাওয়া যাক নর্থ ব্রাদার আইল্যান্ড যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের নিকটবর্তী একটি দ্বীপ নর্থ ব্রাদার আইল্যান্ড দ্বীপটিতে নেই বর্তমানে কোনো জনবসতি পুরো এলাকাটি আজ পরিত্যক্ত সেখানে সব বাড়ি পরিত্যক্ত হওয়ায় পর্যটকদের প্রবেশ নিষেধ সেখানে তবে একসময় প্রাকৃতির অপার সৌন্দর্যে ভরপুর এই দ্বীপে কোলাহল ছিল ছিল লোকালয় একাধিক অজানা মহামারীতে দলে দলে মারা গেছে দ্বীপের এই বাসিন্দারা ষোলোশো সালে নর্থ ব্রাদার আইল্যান্ড এক সংক্রমণ রোগ ছড়িয়ে পড়ে এতে দ্বীপের প্রায় অর্ধেক বাসিন্দা মারা যায় এরপর আঠারোশো সালে আবার এই দ্বীপে অজানা রোগ ছড়িয়ে পড়ে প্রাণ হারায় আরও বহু মানুষ উনিশশো সালে এই অঞ্চলে ফের সংক্রমণ ব্যাধি ছড়িয়ে পড়ে বহু মানুষ মারা যায় আর বাকি বাসিন্দারা দ্বীপ ছেড়ে পালিয়ে যায় মৃতদের সবাইকে এই দ্বীপে একই স্থানে মর্গ বানিয়ে সংরক্ষিত রাখা হয় উনিশশো সালে এই দ্বীপে মাদকাসক্তদের পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছিল কিন্তু সেখানেও হানা দেয় মৃত্যু এই দ্বীপের মৃত বাসিন্দাদের অনেকেই নাকি এখানে মাঝে মধ্যে চলাফেরা করতে দেখা যায় চোখের নিমিষেই তার আবার হারিয়ে যায় রহস্যজনক ও ভৌতিক নানা ঘটনার কারণে উনিশশো সালে নর্থ ব্রাদার আইল্যান্ড পরিত্যক্ত ঘোষণা করা হয় এই স্থানটি এখন নিউ ইয়র্ক সিটি পার্কস এবং এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পত্তি নানা প্রজাতির পাখির অভয়ারণ্য island of the doll Mexico City থেকে আঠাশ কিলোমিটার দূরে দক্ষিণে জোসিমিকো ক্যানালের মাঝে এই দ্বীপটি উঁকি দিয়ে যায় জোসিমিকো একটি কৃত্রিম দ্বীপ অপার সৌন্দর্যে বেষ্টিত হলেও এই দ্বীপটি কিন্তু টুরিস্ট ভূমি হয়ে উঠতে পারেনি কারণ দ্বীপটি একদিকে যেমন নীলাভ বিস্তৃত জলভূমির জন্য খ্যাত তেমনি অপরদিকে এই দ্বীপকে রয়েছে ভয়ঙ্কর অদ্ভুত সব কাহিনী যা দ্বীপটির নামকরণকে দিয়েছে সার্থকতা কথিত আছে মেক্সিকোর এই দ্বীপে একটি মেয়ে পানিতে ডুবে মারা যাওয়ার পর ডন জুলিয়ান সান্ত্বনা বারোরা নামে একজন লোক এই দ্বীপে বাস করতেন তিনি জীবিত মেয়ের স্মৃতি ধারণ করে রাখার জন্য একটি গাছে পুতুল ঝুলিয়েছিলেন কিন্তু রহস্যজনকভাবে দ্বীপটির কাছে নানা আকৃতির পুতুলের সংখ্যা বাড়তে থাকে এই দ্বীপে ঘটতে থাকে অদ্ভুত যত ঘটনা নির্জন দুপুরে বা একটু সন্ধ্যা নেমে আসলেই এই দ্বীপের অধিবাসীরা শুনতে পায় এক কিশোরের কান্নার ধ্বনি কখনো বা হাসির আওয়াজ ইউনেস্কো উনিশশো সালেই চায়না ইস্পাসকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত করলেও ভুতুরে পুতুলের দরুন তা ট্যুরিস্ট প্লেস হিসেবে জমজমাট হয়ে উঠতে পারেনি রাজস্থানের ভানগড় রাজস্থানের আলগড় জেলায় অবস্থিত ভানগড় কেল্লা এশিয়া মহাদেশের সবচেয়ে ভীতিকর স্থানগুলোর একটি সন্ধ্যা ছয়টার পর কেল্লার বাইরে কাউকে অবস্থান করতে দেওয়া হয় না এটা রীতিমতো সরকারি আদেশ তাই বিকেল সাড়ে পাঁচটা থেকে কেল্লার ভিতর থেকে পর্যটকদের বের করে দেওয়া শুরু করে নিরাপত্তা কর্মীরা যাতে ভুলেও কেউ নির্দিষ্ট সময়ের পর সেখানে রয়ে না যায় বলা হয় গভীর রাতে এই কেল্লার নর্তকীদের পেতাত্মাসহ নাচসহ নানান অতিপ্রাকৃত ঘটনা ঘটে যা স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা অসম্ভব বিশ্বের সেরা দশটি ইন্টেট স্থানের একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে জানা গেছে বার দুয়েক কিছু দুঃসাহসী মানুষ সেখানে রাতের অন্ধকারে ঢোকার চেষ্টা করে কিন্তু পরিণতি ভালো হয়নি তাদের তেমনি দুই স্থানীয় দুঃসাহসী তরুণও সন্ধ্যা ঘনিয়ে যাওয়ার পর দুর্গের পাঁচিল টপকে ভেতরে ঢুকেছিল কিন্তু তারা আর ফেরেনি মারা গেছে কিনা তাও নিশ্চিত জানা যায়নি শুধু তাদের আর কোনোদিন দেখা যায়নি কোথাও প্যারিসের ক্যাটাকম্বো বিস্ময়কর একটি স্থান প্যারিসের এই ক্যাটাকম্ব এখানে হাজার হাজার কঙ্কালের খুলি দিয়ে তৈরি করা হয়েছে প্যারিসের ক্যাটাকম্বের দেওয়াল এক সময় গণকবর দেওয়া হতো এখানে ক্যাটাকম্বের পাশেই ছিল এক সমাধিস্থান মৃতদেহের ভারে সমাধিস্থানটি ধসে পড়লে একে ক্যাটাকম্বের খোঁজ পায় বিশ্ব প্রেসদি গেবের দাঙ্গায় নিহতদের এখানে কবর দেওয়া হয়েছিল লোকমুখে প্রচলিত আছে সপ্তদশ দশকে এই ক্যাটাম্বের ভিতরে নিখোঁজ হয়ে যায় এক ব্যক্তি যার মৃতদেহ পাওয়া যায় এগারো দিন পর অষ্টাদশ শতকে রাজ পরিবারের সদস্যদের হত্যা করে ফেলা হয়েছিল এখানে রটনা আছে অতিপ্ত আত্মাদের বাস ক্যাটাকম্বে এ কারণে সেখানে প্রবেশ নিষেধ করেছে সরকার সো এবার সেই কাঙ্ক্ষিত স্থানটি শোনার আগে অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে দিন এরিয়া ফিফটি ওয়ান যুক্তরাষ্ট্রের নেভাডায় অবস্থিত এই জায়গাটি নিয়ে সারা বিশ্বের মানুষের কৌতূহল রয়েছে এটা আপাত দৃষ্টিতে একটি মিলিটারি বেস এবং পৃথিবীর সবচেয়ে সিকিউর এলাকাগুলোর একটি এর নিজস্ব এলাকার বাইরেও একটা বিশাল এলাকা জুড়ে সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ কি করা হয় ওখানে বহু মানুষের ধারণা ওখানে ভিন গ্রহের প্রাণীদের সাথে গবেষণা করা হয় কেউ কেউ চাকতির মতো গোলাকার বস্তু জায়গাটার উপর দিয়ে উড়িয়ে যেতে দেখেছেন ওই জায়গায় এলিয়েনদের যাতায়াত আছে বলেও ধারণা করে অনেকে প্রায় ৩০ লাখ একর জায়গা নিয়ে গড়ে ওঠা এই এলাকার ভিতরে কি কাজ করা হয় তা খুবই সতর্কতার সঙ্গে গোপন রাখা হয়েছে এলাকাটির বাইরে সব সময় সতর্কতামূলক সাইনবোর্ড সিসি ক্যামেরা ও সশস্ত্র পাহারাদার থাকে এছাড়াও কথিত রটনা আছে যে চন্দ্র অভিযান নাকি মিথ্যে এবং তার শুটিং এই এরিয়া ফিফটি ওয়ানেই করা হয়েছিল সো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটি লাইক করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি প্রেস করে দিন যেন পরবর্তীতে এরকম আরও ইনফরমেটিভ ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে পারেন সব ভালো থাকবেন সবাই